হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো টিকটকের সেরা বৃষ্টি ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও শুরু করার আগে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটি লাইক করে দিন চলুন শুরু করা যাক আজকে প্রথমে রয়েছে কিনার ক্যানই কিস ফরেভার মিউজিকটি মিউজিকটির ভিউ রয়েছে প্রায় দুশো মিলিয়ন এরপর রয়েছে জিওর্জ মাইকেলের কেয়ারলেস উইসপার মিউজিকটি মিউজিকটির ভিউ রয়েছে নয়শো মিলিয়ন এরপরে রয়েছে লিন্ডসি স্টিলিং এর কারল অফ দ্য বেল মিউজিকটি মিউজিকটির ভিউ রয়েছে উননব্বই মিলিয়ন এরপরে রয়েছে উমন গ্রহীর সাইনাথ মিউজিকটি মিউজিকটির ভিউ রয়েছে উনিশ মিলিয়ন এরপর রয়েছে তাকদির মুভির হ্যালো মিউজিকটি মিউজিকটির ভিউ রয়েছে ষোলো মিলিয়ন এরপর রয়েছে আজকের তালিকায় আমার favourite music Alan Walker x David উইস্টলের মিউজিক রাউটিন মিউজিকটির ভিউ রয়েছে ছেষট্টি মিলিয়ন আর হ্যাঁ মিউজিকটি আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন এরপর রয়েছে পঙ্কজ রয়ের স্যাট ফ্লুট মিউজিকটি মিউজিকটির ভিউ রয়েছে একশো পাঁচ হাজার গেছে সাবিনা ইয়াসমিন ম্যামের প্রেমে পড়েছে মন মিউজিকটি মিউজিকটির বর্তমান ভিউ রয়েছে দশ মিলিয়ন এরপর রয়েছে যারা যারা এক্স ক্রেডল বাসিগালা মিউজিকটি মিউজিকটির বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে চল্লিশ মিলিয়ন এরপরে রয়েছে রাজেশের ইন্নিশায় পাদিবারের মিউজিকটি মিউজিকটির বর্তমান ভিউ রয়েছে আটত্রিশ মিলিয়ন এরপরে রয়েছে আনজান আনজান মুভির মিউজিক তুজে ভুলা দিয়া মিউজিকটির ভিউ রয়েছে একশো তিন মিলিয়ন তারপরে রয়েছে ডেলি সায়ারের টেকি সেন ডায়গোজাল মিউজিক মিউজিকটির ভিউ রয়েছে এক দশমিক ছয় হাজার এরপরে রয়েছে উইয়ার ফ্যামিলি মুভির থেম মিউজিক মিউজিকটির ভিউ রয়েছে এক দশমিক ছয় মিলিয়ন এরপরে রয়েছে আজকের তালিকার সেরা মিউজিক আল্লাহ নাসিদের ফ্লোট ভার্সন মিউজিকটির ভিউ রয়েছে পাঁচশো সাঁত্রিশ হাজার এরপরে রয়েছে তানভীর ইবানের ম্যানে মিউজিকটি মিউজিকটির বর্তমান ভিউ রয়েছে তেত্রিশ মিলিয়ন এরপর রয়েছে ওয়েট লাউরির ইন্টু ইয়ার আর্মস মিউজিকটি মিউজিকের ইনস্ট্রুমেন্টালটির ভিউ রয়েছে একশো একান্ন হাজার এরপর রয়েছে থাও গোয়েন সানের স্যাড ভায়োলিন মিউজিকটি মিউজিকটির ভিউ রয়েছে তিরিশ মিলিয়ন এরপর রয়েছে ব্যাড স্টাইল টাইম ব্যাক মিউজিকটি মিউজিকটির ভিউ রয়েছে তেরো মিলিয়ন এরপরে রয়েছে অ্যাডাম ফেরোলোর আলিবাবা মিউজিকটি মিউজিকটির ভিউ রয়েছে সাতশো তিয়াত্তর হাজার রয়েছে ভারত সৌরভের তুসমিন মিউজিকটি মিউজিকটির ভিউ রয়েছে ছয় দশমিক চার মিলিয়ন